আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক রোগীরা একের পর এক আসছেন চিকিৎসা নিচ্ছেন এবং সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন দর্শক এরকম অসংখ্য অসংখ্য উদাহরণ আমরা আপনাদের কাছে নিয়ে আসছি এবং ইনশাল্লাহ আবারও আনবো দর্শক বাট এই রুগীরা বাসায় যাওয়ার পরে ওনারা কেমন থাকেন কি অবস্থা তাদের হয় তাদের প্রাথমিক জীবনে যে স্বাভাবিক জীবনে যে তারা ফিরে যেতে পারছেন কেমন আছেন তারা তাদের ভিতরে একজন কে আজকে আবারও নিয়ে আসলাম যিনি গত দুই সালে আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসে উনি চিকিৎসা নিয়েছিলেন এবং চিকিৎসা নিয়ে উনি সুস্থ হয়ে বাসায় চলে গিয়েছিলেন এবং আবারও আজকে এসেছেন উনি একটা রিভিউর জন্য এবং স্যারকে দেখানোর জন্য যে উনি আসলে কতটা সুস্থ আছেন কতটা ভালো আছেন দর্শক আসুন আমার এই ভাইয়ের সাথে একটু কথা বলি যারা রেগুলারলি ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের ভিডিওগুলো দেখতে থাকেন তারা অবশ্যই অবশ্যই আমার এই ভাইকে দেখেছেন গত বছর এবং উনি আমাদের এই হসপিটালে যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন তার ভিতর ছিল ওনার অস্ট্রিও আর্থাইটিস ছিল ওনার দুই হাঁটুতে পাশাপাশি ওনার গাউট ছিল এবং এসপিএ ছিল ওনার এবং ভিটামিন ডি জনিত ঘাটতি ছিল এবং যার জন্য পুরো স্পন্ডালাইসিস হয়ে উনি প্রায় প্যারালাইজ রোগীর মতো হয়ে গিয়েছিলেন স্বাভাবিক সকল কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল ওনার বাট এখন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন একটা মানুষ যদি ওনার সম্পর্কে না জেনে থাকেন উনি বুঝতেই পারবেন না যে এই লোকটা কিছুদিন আগে এতটা অসুস্থ ছিলেন আসুন দর্শক কথা বলি একটু বলেন সাইফুল ইসলাম বয়স কত হবে বছর আমরা জানি আপনি ছিলেন জি জি কোথায় ছিলেন আল কত বছর হবে স্যার ওখানে প্রায় বাইশ বছর প্রায় বাইশ বছর বাংলাদেশে কোথায় দেশের বাড়ি কক্সবাজার কক্সবাজারের কোথায় স্যার এই সদর থানা আর কি কক্সবাজারের সদর থানা জি আচ্ছা মক্কা থেকে আমরা জানি যে অনেকে হয়তো স্যার আপনাকে আগে যারা দেখেনি তাদের জন্য যদি আপনার সেই আগের ইতিহাসটা একটু খুলে বলতেন আমার ইতিহাস বলতে গেলে কি আগে আপনি যে অবস্থায় ছিলেন সেটা কিভাবে হয়েছিল কতদিন আগে হয়েছিল স্যার আমার রোগগুলো অনেক শোনা প্রায় বিশ বছর আগে বিশ বছর আগে থেকে ধীরে ধীরে ধীরে ধীরে হ্যাঁ, ধীরে ধীরে বিশ বছর আগে কোথায় শুরু হয়েছিল ব্যথাটা প্রথম কোথায় হাঁটুতে হাঁটুতে বাম হাঁটুতে কাজ করতে গিয়ে দেখছেন অল্প অল্প ব্যথা না একদিন তখন যুক্ত মোবাইল ইন্টারনেট ছিল না না অডিও ক্যাসেট রেকর্ড নিতে চাইলে দীর্ঘ সময় মাটিতে বসি রেকর্ড করেছে আচ্ছা উঠতে চাইলো তো তারপরে কথা বলেন স্যার বিভিন্ন জায়গায় বিভিন্ন চিকিৎসা করেছেন হাজারো ডক্টর দেখিয়েছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা কিন্তু ভালো আর হচ্ছেন না যত দিন যাচ্ছে একদম খারাপ হয়ে গিয়েছিলেন সবশেষে কি হয়েছিল স্যার একদম বিছানায় পড়ে গিয়েছিলেন ব্যথার জন্য উঠতে পারতেন না এরকম অবস্থা হয়েছিল অনেকবার হয়েছে অনেকবার হয়েছে যে আপনি কাজে যেতে পারছেন না বিছানা সহ্য হয়ে গেছে এরকম বাইরে হয়েছে সম্পর্কে 10 বার হুম আমি 2007 হুম থেকে পেশা আসা শুরু যতবার এসে এতবার এত খারাপ অবস্থা এর পরবর্তীতে আপনি ডক্টর মোহাম্মদ প্রধান স্যারের জানতে পারেন এবং স্যারের ট্রিটমেন্টের জন্য এডিপিআরসি হসপিটালে কতদিন ভর্তি ছিলেন স্যার প্রায় এক মাস প্রায় এক মাসের মতো ছিলেন এবং আলহামদুলিল্লাহ অনেকটুকু সুস্থ হয়ে বাসায় চলে গিয়েছিলেন আজকে কতদিন পর আসলেন প্রায় দুই মাস পরে হ্যাঁ, প্রায় দুই মাস কেমন আছেন এই দুই মাসটা কেমন কেটেছে বলেন এটা স্যার আপনি তো বলা জানেন আপনি যে ডক্টর এটা যে ঠান্ডা খান একটু ভাইরাসে গত কয়েক সপ্তাহ আগে একটু ঠান্ডা বেশি ছিল আমি আবার অসুস্থ ওষুধ খানা অবস্থা অসুস্থ ছিলাম আচ্ছা বাট ওভারঅল এখন কেমন আছেন এখন আলহামদুলিল্লাহ আমরা জানি আপনি আবারও প্রবাসে যাচ্ছেন জি জি জি কবে যাবেন স্যার এখনো সিট করি নাই হুম হুম যাবো ইনশাআল্লাহ 15 দিন মতো ওকে আলহামদুলিল্লাহ স্যার আপনার শরীরের ভিতরে এখন আপনি কি পুরো পুরো কনফিডেন্ট যে আলহামদুলিল্লাহ আমি এখন আগের মতো আছি সুস্থ আছি সুস্থ আছি এবং সব কাজ আবার আগের মতো করতে পারবেন না স্যার সমস্যা এদিকে কি এটা দর্শক উদ্দেশ্যে দুটো কম করব যেহেতু আমি রোগী এটা স্যার আমাকে দায়িত্ব দিছে স্যার যেগুলো খাদ্য নিষেধ দেয় এগুলো কিছু মানতে হবে আর কিছু নিজে রুগী রোগের উপর ভুক্তভোগী ফুল নজর রাখতে হবে আমি কোন খাদ্য গতকাল খাইছি কোন খাদ্য দ্বারা আমার ইউরিক অ্যাসিড বাইরে গেছে আলহামদুলিল্লাহ স্যার এবং এই যে আপনি চিকিৎসা নিয়েছেন এই চিকিৎসাটা আপনার পুরো জীবনটাকে বদলে দিয়েছে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন দর্শক উদ্দেশ্যে বলতে গেলে আলহামদুলিল্লাহ আমি তো আমার ফ্যামিলি আমার শাসক গোষ্ঠী আমার নিজ গ্রামের সবাই তো আমি তো অ্যাড্রেস দিছি আলহামদুলিল্লাহ মানে ঢাকা হ্যাঁ, হ্যাঁ, সুস্থ হয়েছি একটা বিশ্বাস চলে এবং আপনি দেখেছেন এখানে অসংখ্য মানুষও সুস্থ হচ্ছে না কিছু লোক সুস্থ এক কথা এই যে একটা বিশ্বাস এই হ্যাঁ, বিশ্বাস থেকে আপনি এখন সবাইকে দাওয়াত দিচ্ছেন তো দেখেন কিন্তু আমার ভাই রোগগুলো কি আপনি দর্শক জানা দিন অবশ্যই অবশ্যই আমরা ওনার একটা ভিডিও নিয়েছি হ্যাঁ, হ্যাঁ, কারণ এই মেডিকেলে আমার ভাইয়ের এই রোগী যারা আছে তারই অতিরিক্ত সুস্থ আর আরেকটা কি এটা সারা দর্শক বিষয় অনেক বলছে মানে যারা গাউট রুগী আছে বাত রুগী আপনি সংক্ষেপে রুগী তারা রোগটা না ফালে ফার্মের মুরগির মতো যে রোগটাকে না ফালে দীর্ঘদিন না ফালে আলহামদুলিল্লাহ তার বাইরে একজন অভিজ্ঞতার ডাক্তার আছে ইতিহাস অবশ্যই খুব সুন্দর বলেছেন স্যার দর্শক শুনলেন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন এই মানুষটাকে যদি ঠিক আগের অবস্থা আপনারা দেখতেন যে মানুষটা হাঁটতে